এদিক তাকা তাকাও এদিক তাকাও আসে হ্যাঁ খেলো খেলো খেলো তুমি খেলো তোমার গাড়ি তোমার গাড়ি ইয়া গাড়ি তুমি দেন না দেন আমি আমি তুলতেছি এদিকে গাড়িটা এদিকে না এদিকে না গাড়িটা এদিকে না খেলো তুমি আমি ভিডিও করছি দেখালো তুমি খেলো খেলো কই যাও কই যাও কই যাও কই যাও কই যাও কই যাও ও দেখানো দেখানো দেখানো কই কই এখানে কই কই গেল কই গেল এখানে দেখো এই যে আবার আবার আবার আবার আবার আবার আমরা খেলবো চলো